এবং ইমাম হোসেন তো তানাদের মধ্যে যুক্তিপূর্ণ তর্ক হচ্ছে আমি আপনি দুনিয়ার বুকে কেমন তর্ক করে থাকি যে দুনিয়ার বুকে আমার টাকা বেশি আমি বড় দুনিয়ার বুকে আমার জায়গা জমি বেশি আমি বড় কিন্তু তানাদের মধ্যে কেমন তর্ক হচ্ছে আমার নবীজি এবং তানার দুই নাতি ইমাম হাসান এবং ইমাম হোসেন তানাদের মধ্যে তর্ক হচ্ছে ইমাম হাসান এবং হোসেন তানার নানাজিকে বলছে যে নানাজি তুমি বড় না আমি বড় তখন আমার নবীজি বলল বলিস কিরে আমি বড় কারণ আমি তোদের নানা নবী আমি বড় তখন হাসান এবং হুসেন আমার নবীকে বলছে যে নানা যে তুমি হয়তো বয়সে আমাদের থেকে বড় হতে পারো কিন্তু তুমি বড় নয় কেন তোমার যুক্তি দেখাবো তাই সেই সম্পর্কে আমার কবি অতি মূল্যবান কথা লিখছে শুনবেন জিন্দা কোরআন আর নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা ও গো নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা জিন্দা কোরআন আর দেখো ও দেখো জিন্দা কোরআন আর দেখো আয়াতে কারিমা আয়াতে কারিমা কাছে হার মেনেছে দেখো তার নানা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা দেখো নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা প্রথম যুক্তি ইমাম হাসান এবং হুসেন কি দেখাচ্ছে শুনুন বলো নানাজি বলি আজি বলো নানাজি বলি আজি তোমার মায়ের নাম কি দেখে ইমাম হাসান এবং হুসেন আমার নবীকে বলছে যে জি তোমার মায়ের নাম কি বলো আর তোমার মায়ের নামের কত সুনাম কত মর্যাদা আছে বলো তখন আমার নবী জি কি বললেন শুনুন আমার আম্মা সবার জানা আমার আম্মা সবার জানা নবী বলছেন আমার আম্মা সবার জানা নাম তার আমি না হাসানকে বলিলেন নবী সাই হাসানকে বলিলেন নবী সাইয়ে দিনা জিন্দা কোরআন আর দেখো দেখো জিন্দা কোরআন আর দেখো আয়াতে কারিমা আয়াতে কারিমা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা হা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা যখন আমার নবীজি বললেন যে আমার মায়ের নাম আমিনা তখন হাসান এবং হুসেন বলছে যে নানাজি তোমার মায়ের নাম আমিনা তো ওই আমিনা নামের কত সুনাম আছে কত মর্যাদা আছে অত তো সুনাম নেই আমার মাকে জানেন আমার মা হলো সেই রেখোদার বিবি জান্নাতের রানী সেই হলো আমার মা তাহলে তোমার মা আর আমার মা তাই সেই সম্পর্কে আমার কবি অতি মূল্যবান কথা কি লিখছে শুনুন বলে হাসানা ও গো নানা বলে হাসানা ও গনানা এই অবধি শেষ ইমাম হাসান এবং হুসেন বলছে নানা জি এই অবধি শেষ এরপরে তো তেমন করে বিশেষ কিছু তো আর নেই তাহলে আমার মায়ের নামের কত সুনাম তুমি শুনুন বলে হাসানা ও গনানা এই অবধি শেষ আর তারপরে তেমন করে দেখি না বিশেষ তাহলে নানা জি আমার মায়ের নামের কত সুনাম তুমি শুনুন জান্নাত রানী মোর জননী জান্নাত রানী মোর জননী নাম তার আমিনা নাম তার ফতেমা পেয়েছ কি বলো নানা এমন একটি মা ও নানা পেয়েছ কি বলো নানা এমন একটি মা যুক্তি আমার নবীজি হার মেনেছিল তো দ্বিতীয় যুক্তি হাসান এবং হুসেন আরো কি দেখাচ্ছে শুনুন কত আছে হাসান এবং বলছে নানাজি তুমি তো প্রথম যুক্তি তো আমার কাছে তো হার মারলে তো দ্বিতীয় যুক্তি তোমার আব্বা কি বলো আর তোমার আব্বা আব্বাজানের নামের কত সুনাম আছে বলো তখন আমার নবীজি কি বললেন শুনুন আবদুল্লাহ নাম তাহার আবদুল্লাহ নাম তাহার সকলের জানা সকলের জানা দুনিয়ায় হাসে যাও রসে সে শাহে মদিনা আহা দুনিয়ায় আসে সারো রসে সে শাহে মদিনা জিন্দা কোরআন আর দেখো আয়াতে কারিমা আয়াতে কারিমা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা হা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা যখন আমার নবীজি বললেন যে আমার আব্বাজানের নাম আবদুল্লাহ তখন ইমাম হাসান এবং হুসেন বলছে যে নানাজি তোমার মহারাজানের নাম আবদুল্লাহ তো ওই আবদুল্লাহ নামের কত নাম আছে কত মর্যাদা আছে কজন চেনে তখন ইমাম হাসান এবং হুসেন বলছে যে নানাজি আমার আব্বাজানকে জানেন আমার আব্বাজানের যে একবার নাম নেবে আলী তাহলে ইমান মজবুত হবে শুধু এই নয় আমার আব্বাজানের ওই কাবা ঘরে জন্ম আর আমার আব্বাজানকে দেখে ওই কাফের বেদিন বেইমানরা তারা থরথর করে ভয়েতে কাঁপতো সেই হলো আমার আব্বা তাহলে তোমার আব্বা আর আমার আব্বা দ্বিতীয় যুক্তি আমার নবীজি হার মেনেছিল তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই কবি লিখছে শুনুন ঘরে জন্ম তারে ইমাম হাসান এবং হুসেন বলছে কাবা ঘরে জন্ম তারে আমার পিতা ওই বেদিন কাবে লেখে নাম আলী হাইদার ও নানা নাম আলী হাইদার ও নানা নাম আলী হাইদার শক্তি আর ভক্তি যার শক্তি আর ভক্তি যার হয় না তুলনা আমার মতো আব্বা তুমি পেলে কি না না ও না আমার মতো আব্বা তুমি পেলে কি না জিন্দা কোরআন আর দেখো যখন আমার নবীজি হার মেনেছিল তখন ইমাম হাসান এবং হোসেন আরও কি যুক্তি দেখাচ্ছে সর্বশেষ যুক্তি কবি লিখছে শুনুন অবশেষে মুচকি হেসে ও গো অবশেষে মুচকি হেসে বলিল হাসান কি বলে ধরে পাই না ও গো নানা তোমার না যে তুমি তো সব যুক্তি তো আমার কাছে হার মানছ তো আর কি বলবো সর্বশেষ যুক্তি তোমার নানা জানের নাম কি বলো আর তোমার নানা জানের নামের কত নাম আছে বলো তখন আমার নবীজি কি বললেন শুনুন বলে দো জাহান আবু আহাব বলে দো জাহান আবু আহাব আমার নানা বলে দো জাহান আবু আহ হাসান বলে তোমার নানার কজনের জানা ও নানা হাসান বলে তোমার নানার কজনের জানা জিন্দা কোরআন আর দেখো যখন আমার নবীজি বললেন যে আমার নানা জানের নাম আবু ওহাব তখন ইমাম হাসান এবং হুসেন বলছে নানাজি তোমার নানা জানের কতজনের চেনা আছে কতজনের জানা আছে আমার নানা জানকে জানেন আমার নানা জানের নাম কি তুমি জানেন আমার জান হলেন সাইয়াদুল মোরসালিম রহমাতুল্লিল আলমিন যাকে না সৃষ্টি করিলে আমি আপনি বলে কেন আমার আল্লাহ পাক এই কুল কায়নার তামাম জাহান এবং কি এক নই মরুদ ধুলিকোনাও সৃষ্টি করিতেন না সেই হলো আমার নানা তাহলে তোমার নানা আর আমার নানা একবার কি সুবান আল্লাহ বলা যাবে না আর আমার ঘরের মা বোনেরা ঝগড়া করলে এরা টাকা ঘাল দিয়ে তেলে স্মার্ট করে দেবে তো যাই হোক সেই সম্পর্কে কবি কি লিখছিস নুন আমার আমার নানা হলেন সাইয়েদ মুরসালিন আর তিনি হলেন ডাহে মাতুল্লিলালামিন আমার নানার ইশকে সারা আমার নানার ইশকে সারা দুনিয়া দিবানা আমার নানার ইশকে সারা দুনিয়া দিবানা তখন জড়িয়ে ধরে আদর করে নবী দিলেন শত চুমা তখন জড়িয়ে ধরে আদর করে নবী দিলেন শত চুমা জিন্দা কোরআন আর দেখো ও দেখো জিন্দা কোরআন আর দেখো আয়াতে কারিমা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা যখন আমার নবীজি হার মানলেন তখন আমার নবীজি ইমাম হাসান এবং হুসেনকে উদ্দেশ্য করে কি বলছে সর্বশেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি এবে হান্নান সাহেব জানার এক বছরে সাত আটটা কালাম ভাইরাল হয়েছে সেই কবি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে তো সর্বশেষ কথা শুনুন তোর মুখের কথা নয় রে বৃথা নবীজি বলছে তোর মুখের কথা বৃথা সন্মান হাদিসের পাতা থাকবে গাথা পয়সার কারে আলো বলে নানা তোরা আমার বলে নানা তোরা আমার হৃদয় না এমে হানান হাদিসেরি করেন বর্ণনা ও এমে হানান হাদিসেরই করেন বর্ণনা জিন্দা কোরআন আর দেখো ও দেখো জিন্দা কোরআন আর দেখো আয়াতে কারিমা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা হাহা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা নাতির কাছে হার মেনেছে দেখো তার নানা